সিদ্দিক আকবর মৃত্যুসজ্জায় শুয়ে আছেন নিজের কলেজার টুকরা মা ডাকলেন আইসারে শোনো জীবনের অন্তিম সময় এসে গেছে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই যাকে জীবন থেকে ভালোবেসেছি তাকে জীবনে পেয়েছি তিনি হচ্ছেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি আমার আর কোনো চাপ পাও নাই একটা মাত্র আশা বাকি আছে এটা তুমি ছাড়া কেউ পূরণ করতে পারবে না মা তোমাকে নবীর কাছে বিবাহ দিয়ে নবীজির শ্বশুর হওয়ার সৌভাগ্য লাভ করেছি তোমাকে নবীজির প্রিয়তমা স্ত্রী বানিয়ে তোমাকে মাহাতুল মৌমিনীর অন্তর্ভুক্ত করে দিয়েছি আম্মা জানাইসা বলেন বাবা তোমার কি শেষ আরজি বলো হজরত সিদ্দিক আকবর বলেন আইসারে দু জাহানের সর্দার তোমার হজরা শরীফের মধ্যে শুয়ে আছেন জায়গা তো অনেক ছোট তোমার কাছে শেষ আবদার নবীজির উত্তরসূরি হিসাবে ওই জায়গার মালিক তুমি তোমার কাছে আমি চাই নবীজির পাশে আমি আবু বকরকে যদি কেমত পর্যন্ত যদি শুয়ে থাকার সৌভাগ্য যদি আমি আবু বকর হতে পারি আমি আবু বকর নিজেকে ধন্য মনে করব নবীজিকে সারা জীবন সঙ্গ দিয়েছি আর পৃথিবী থেকে যাওয়ার পরে নবীকে দূরে রেখে আমি থাকতে পারবো না আমি আবু বকরের কষ্ট হবে যাকে সারা জীবন ভালোবেসেছি যাকে ছায়ার মতো ছায়া দিয়েছি তার থেকে মৃত্যুর উপরে দূরে কিভাবে থাকবো তুমি যদি অনুমতি দাও তোমার হুজরা শরীফে নবীর পাশে আমি একটু শুয়ে থাকতে পারবো হজরত আম্মা জানাইসা বললেন বাবা এইটা চেয়েছো এটা তো সামান্য চেয়েছো এবং এই জায়গার হক আপনি সারা পৃথিবীতে আর কেউ নাই কারণ নবীজি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন নবীজির জীবদ্দশায় নবীর যাই নামাজে শুধুমাত্র আপনাকে দাঁড়ানোর হুকুম দিয়েছিলেন আপনার চেয়ে হকদার আর কেউ নাই আমি আমার জায়গাকে আপনার জন্য ছেড়ে দিলাম বাবা তোমার শেষ ইচ্ছাটুকু পূরণ করলাম বাবা তুমি চিন্তা করো না যেভাবে নবীজিকে ভালোবেসেছ নবীজিকে সঙ্গ দিয়ে তুমি দণ্ড হয়েছ আমাকেও দণ্ড করেছ বাবা মৃত্যুর পরেও তোমার বন্ধুর পাশে তুমি কেয়ামত পর্যন্ত শুয়ে থাকবে ঝুড়ো বলুন হজর সিদ্দিক আকবরের এতেকালের পরে সেই ওসিয়ত অনুযায়ী আমার নবীর পাশে আবু বকর শুয়ে গেলেন ঝুড়ো বলুন সুহার আল্লাহ এই ভালোবাসা আল্লাহ দরবারে কবুল হলে সেটা আল্লাহ ব্যবস্থা করে দেন যাকে সারা জীবন ভালোবেসেছে তার পাশে শোবার তার পাশে থাকার সেই সৌভাগ্য আল্লাহ পাক দান করলেন হজরত সিদ্দিক আকবরকে জোরে বলুন না সুহার আল্লাহ এই জন্য আবু বকরকে সালাম দিলে সেখানে একটা সালাম আমার নবীজিকে যখন রওজাই পাকে সালাম দিতে হয় সেখানে একটা সালাম আমার নবীর সাথে সাথে হজরত সিদ্দিক আকবরও সেখানে পায় এবং ওই সালামের হকদার হজরত সিদ্দিক আকবরও জুড়ে বলুন সুবাহান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জুড়ে বলুন সুবহানাল্লাহ সামান্য জায়গা আহা উমর এবার কানতেছে আবু বকর তো কাজ করে ফেললো আমি উমর কি করব। আবু বকর তো মেয়ের কাছ থেকে জায়গা ছেয়ে নিয়েছে আমি উমর কার থেকে চাইব এটা এই জায়গার মালিককে আম্মাজান আইসার দিয়ে আল্লাহ আনহা তার কাছে আমি কিভাবে চাইব সেই তো আমার মেয়ে নয় উমর তারপরেও আম্মাজান আইসার কাছে আর্জি পেশ করলেন আইসারে তোমার কাছে ভিক্ষা চাই আমি উমরকেও তোমার বাবার মতো যদি একটু জায়গা দিতে সারা জীবন নবীর পাশে একটু শুয়ে থেকে এই কলিজাকে একটু ঠান্ডা করতাম আম্মাজান আয়সা কেঁদে দিলেন উমর আমি তো সেই জায়গা আমি নিজের জন্য রেখেছিলাম সেই জায়গা আমি নিজের জন্য রেখেছিলাম উমর তুমি যখন চেয়ে ফেলেছো সেই জায়গা তোমাকে আমি না দিয়ে পারলাম না আম্মাজান আয়সা বাকি জায়গাটুকু উমরকে দিয়েও আমার আম্মাজান আয়সারা দিয়ে আল্লাহ তালা জান্নাতুল বাকিতে আরাম করতেছে আল্লাহ এই মা জানের কবরকে তুমি জান্নাতের বাগিচার টুকরা বানাই আল্লাহ পাক এই হজরত সিদ্দিক আকবর হজরত উমর ফারুকের মতো যদি সত্যিকারে আমার নবীজিকে যদি ভালোবাসতে পেরেছি তাহলে আপনি সফল হয়েছেন তাহলে আপনি সফল হয়েছেন হজরত সিদ্দিক আকবর হজরত উমর হচ্ছেন নবীজির প্রেম আর ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত জোর বলুন সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন কলা শাইখুল ইসলাম ইবিনে তাইমিয়া শাইখুল ইসলাম ইবিনে তাইমিয়া কি বলেন সাহিব আবু বকরিন আন্নাবি হিনা আসলামা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন থেকেই নবীর সাথে তুফিয়া লাম সফরান আমার নবী আবু বকরকে কোথাও যাওয়ার জন্য যখন নির্দেশ করতেন সেখানে আবু বকর ছুটে যেতেন এই সারা হজরত আবু বকর সবসময় আমার নবীর পাশে থেকে আমার নবীর কাছ থেকে সোহবত নিয়েছেন জোরে বলুন হজরত আবু বকর অনেক কথা আবু বকর মুসলমানের দুর্দিনে আবু বকর একমাত্র ইসলামের জান্ডাকে শক্ত হাতে ধরেছেন যখন মুসলমানরা ভেঙে পড়েছেন তখন আবু বকর শক্ত পায়ে দাঁড়িয়ে ইসলামের জানটাকে উঁচু করে ধরেছেন নবীজের ইন্তেকালের সময় মুসলমানেরা নবীর ইন্তেকালকে স্বীকার করছেন অর্থাৎ আবু বকর দাঁড়িয়ে গেলেন না না যারা মুহাম্মদের আবাদত করেছ ইন্না মুহাম্মাদান কাতমাত আর যারা আল্লাহর আবাদত করেছ ওয়াইন্নাল্লাহ হাই আমরা আল্লাহর ইবাদত করি আমার আল্লাহ আছেন কে আছেন আল্লাহ আছেন আমার রাসুল ইন্তকাল করেছেন কিন্তু আমাদের কে আছেন আল্লাহ আছেন এটা আল্লাহর নির্দেশ আল্লাহর বিধান আমাদেরকে মেনে নিতে হবে ওমা ইল্লা রাসূলুন কদহালাত মিন কবলিহির রসুল আফা ইম্মা তাও কুতিলান কলাবুতুম আলা আকাবিকুম অমাইয়াও কালিব আলা আকিবাইহি ফালাইয়াদুল্লাহ শাইআ সিদ্দিক আকবর কোরআন দিয়ে দলিল পেশ করলেন সাহাবারা বললেন এই আয়াত মনে হয় যেন আজকে আবু বকরের উপরে নাজিল হয়েছে আমাদের কাছে তো তেমনই মনে হচ্ছে যেন বলুন সুবাহ রাসুলের অসুস্থতার সময় ইমামতের জন্য নির্দেশ দিলেন ইমামতের খলিফা বানালেন কাকে সিদ্দিক আকবরকে নবীর পর একমাত্র মুসলমানের দুর্দিনে হাল ধরেছেন হসিদ্দিক আকবর নবী নবীজির তাকালের পরে মুসলমান বিক্ষিপ্ত হয়ে গেছে জাকাত স্বীকার করতেছে অনেক মুসলমান বলতেছে যতদিন রসুল ছিল ততদিন ইসলাম রসুল নাই ইসলাম নাই নজবিল্লা বলবেন না আবু বকর তাদের বিরুদ্ধে জাহাদ ঘোষণা করেছে উমর বললেন আবু বকর তারা তো কালিমা পাঠ করে তাদের বিরুদ্ধে কিভাবে তুমি যুদ্ধ করবে আবু বকর বললেন যারা নামাজ আর জাকাতের বিরুদ্ধে পার্থক্য সৃষ্টি করে যারা আমার নবীর হাতে জাকাত দিয়েছে নবীর এন্তেকালের পরে জাকাতকে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধের ঘোষণা দিলাম জুরুল মদিনা আক্রমণ করেছে সিদ্দিক আকবর আলীকে খলিফা বানিয়ে যুদ্ধের ময়দানে তরবারে দিয়ে দৌড় দিয়েছে সিদ্দিক আকবর জোর বলুন সুবাহান এবং নবীর এন্তাকালের পরে যারা মিথ্যা নবীর দাবি দাবি নিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করেছে সিদ্দিক আকবর তরবারে দিয়ে তাদেরকে জাহান নামে পাঠিয়ে এখানে শান্তির ইসলাম প্রতিষ্ঠা করেছেন জোর বলুন